হ্যালো গাইস আমি অনুপম আর তোমরা দেখছো ভ্রমণ এটা হলো আমার মুম্বাই সিরিজের চার নম্বর ভিডিও এই ভিডিওতে আমার মুম্বাই যেগুলো মেন মেন জায়গা দেখার সেই সমস্ত জায়গাগুলো অ্যাজ এ ওয়াকিং ভিডিও হিসাবে দেখো এই ভিডিওতে আমরা কোনো কথা রাখবো না এই ভিডিওটা দেখলে তোমাদের ফিল হবে যেন আমরা ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তার আগে দুটো ঝলক দেখো ওই ভিডিওর भाई मैंने तो बम्बई में घुसते